হ্যাঁ। বিসমিল্লাহ রহমানের রহিম গলাসিপা সদর ইউনিয়ন তিন নং গলাসিপা ঠিক আছে আমাদের লঞ্চ লঞ্চঘাট আমরা সদর ইউনিয়নের লোক আমরা দেখেন বাংলাদেশের আপনারা দেখতে আছেন প্রত্যেকটা লোকে প্রত্যেকটা ফেসবুকের লাইভে যারা দেখবেন তারা প্রত্যেকটা লোকে আপনারা শেয়ার করবেন দয়া করে প্লিজ ভিডিওটা দেখবেন আমরা গলাচিপিয়া সদর ইউনিয়ন তিন নং গলাচিপিয়া ইউনিয়নের পক্ষীয় লঞ্চঘাট আমরা সদর রোডে মানুষ দুঃখ প্রকাশ করে তারপর তারা ভুই রুইতে আছে তারা গাড়ি তো দূরের কথা মানুষ দেখেন এই যে মানুষটা আসতে আছে এই মানুষটা দেখেন আপনারা তারা মানুষটা ঠিকভাবে আসতে পারতে আছে না দেখেন তারা পিছিয়ে পড়িয়ে যেতে আছে তাই তাই এরা মানে দুঃখের ঠেলায় এরা দুঃখের ঠেলায় আমাদের আমাদের এখানে আপনারা ভুই রুইতে আছে আপনারা একটু দয়া করে কাইন্ডলি আপনারা এই ফেসবুকের লাইভটা যারা দেখবেন তারা আপনারা দয়া করে এইটা শেয়ার করবেন কারণ আমাদের গলাচিপা সদর ইউনিয়ন যা যেটা আপনার সদর ইউনিয়ন যেটাকে বলে যারা সদর ইউনিয়ন যেটা মানে ডিজিটাল তাই ডিজিটাল মানে কি ডিজিটাল হলে উন্নতি ডিজিটাল মানে প্রত্যেকটা রাস্তাঘাট থাকবে আমাদের পেজ ডেলাইট আর আমরা দেখেন সেখানে আমাদের ডিজিটাল ইউনিয়নে হইলে ভুই রয় এখন আমরা এই জন্য আমাদের প্রত্যেকটা গাড়ি মারি কিচ্ছু যাইতে পারতে আছে না তারা সড়ক ইউনিয়নে আপনাদের এই ভুই রুইতে আছে এই হলো আমাদের দুঃখ আপনারা দয়া করে আপনাদের যদি মনে ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন যা লেখার এগুলো লেখবেন আপনারা তো দেখতে পারছেন আমাদের আর আমি বলছি গলাচিপিয়া সদর ইউনিয়ন আমি বলছি গলাচিপিয়া সদর ইউনিয়নের যারা ভালো গণ্যমান্য ব্যক্তিরা তারা দয়া করে এই লাইভটা একটু আমাদের এই ভিডিওটা দেখবেন কারণ আমরা কতটা কষ্টে আছি আমাদের শহরের অঞ্চলের লোক আমাদের শহরের অঞ্চলের লোকগুলাও তারাও মনে করেন যে তারা আমাদের বলে চরে যে তোমা তোমাকে দেশে যাইয়া কি রাস্তাঘাট নাই বাসায় যাইতে পারি না তোমরা চরে আছো আমরা বাসায় যাই জুতো পাই দিয়া তাদের পাকা আছে এখন এই পর্যন্তই সমাপ্ত রইল দয়া করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ